জাগির কি কুয়াশাও কি কুয়াশাও কি কুয়াশাও ডাকি সেইটাই তো করছি তুই দেখছিস না যে সব হয়ে গেছে আমি সে ভুই খুঁজে পাচ্ছি না আমার সে জমিও তো ডুবে গেছে তা পানি সেইছে এখন সে ভুই খুঁজে বের করবো এইটা কোনো কথা তা তুমি শেষটা বান্দাল দিছ কোন কোনটুই কের বান্দাল তা বান্দাল দেয়নি তো এই যে সারা মাঠ চকা হয়ে রয়েছে এই সারা মাঠ আমি বান্দাল দিতে পারি তার থেকে সেইছে শেষ করে ফেলাইব সেলি তো সব মারে সব পানে তো আসবে নি ও তুই ও বুঝবি না এখন এই দুই দুই ভাই দুই বাপুই একসাথে সেইছে তে ওই আমাকে জমিটা খুঁজে বের করতে হবে দেখছি না চকা হয়ে গেছে কিডা নিয়ে নিবে না তোমার কোনো কাজ হইলে চকা হয়ে গেছে কিডা নিয়ে নিবে রে বলা যায় আরেকজন পানি তো দেখে মনে হচ্ছে সবাই একজন তাই দূর ও ছেঁচা বাদ দাও ও সেজলি হয় সারা জীবন সেজলি হবে না পুরো পারবো না ও দুইজনে শেষলি এক মাসের মধ্যে শেষ করে পানি এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে হ্যাঁ।, হ্যাঁ কি করো তোর তো আর কোনো কাজ নেই আর দেশে তো আর কোনো ঘটনা ঘটছে না আমি শেষতি পাবো না চাচা আমার আগে মনটা খুব খারাপ বুঝলে তোর মন খারাপ হয়ে কিসি ওই যে ওই খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলে একজন নব মুসলিম হইলো বুঝলে সে ওই ওমর ফারুক নাম তার সে তো মুসলমান হয়েছে হয়েছে তার দাওয়াতে মনে করে যে আশেপাশে আরো তিরিশটা ঘর মুসলমান বানাইছে সে মাশাল্লাহ মাশাল্লাহ খুব ভালো আল্লাহ তার নে খায়াত দান করুক আল্লাহ অনেকদিন বাঁচাই রাখুক নে খায়াত দান হবে না তার কে কি তার মনে করে যে গুলি করে বিরাট ফায়ারে মেরে দিয়ে থাকে মেরে ফেলাই মেরে ফেল দিয়ে একদম বিরাট ফায়ার মানুষ আর মানুষ নেই রে তা কই টিপিতি তো দেখলাম না টিপিতে নেই বলেই তো আমি আসলাম তোমার কাছে তুমি একটু ফোন দিয়ে ওই টিপি সাংবাদিক ওদের বলো যে এইসব নিউজ কেন নেই টিপিতে এই তো একটা কথা কইছিস টিপিতে এরকম একটা গুরুত্বপূর্ণ নিউজ আসেনি হ্যাঁ তাহলে ফোন ধরাইতে হবে ধরাতে হবে ফোন তো আমি আনিনি তাহলে তুই আনিছি হুম তুমি নিয়ে আসবা না আমি জানি এই জন্য আমি আনার সময় ফোনটা সাথে করে নিয়ে আসি দাদি তোমার কাছে তো আমার দেশের মানে দেশ বিদেশের সবার নাম্বার থাকে এই জন্য আসলাম আর কি থাকতে হবে থাকতে হবে রে সব সাংবাদিকের একটা গ্রুপ করে কল দিই গ্রুপ করে কল দাও হ্যাঁ যাতে সবাই শুনতে পায় হ্যাঁ একাত্তর বাহাত্তর একুশে একুশে একুশে যা আছে বৈশাখী ষষ্ঠী হ্যাঁ সময় অসময় হুম তারপরে এই যে ঠিক আছে সবগুলো একসাথে এই যে পেঁচাই নিছি পেঁচাইতে কল দেওয়া কথা কইস না এই হ্যালো এই হ্যালো হ্যাঁ সাংবাদিক বন্ধুগণ হ্যাঁ আমি খুঁজছি কি ওই যে খাগড়া ছড়িতি ওই এক পাহাড়ি অঞ্চলে ওই যে ওমর ফারুক নামের এক নব মুসলিমের নাকি হত্যা করা হয়েছে তা কই টিপিতে সেরকম কোনো খবর তো দেখলাম না ও তোমাকে ওই পরিমণি নিউজ করতে করতে তোমাকে ক্যামেরার ফিতে ফুরেই গেছে হ্যাঁ তা তো যাবে তোমাকে ক্যামেরার ফিতে ফুরে যায় চাষ ফুরে যায় হ্যাঁ এই সময় তোমাকে ক্যামেরায় এ কি নেই এমবি নেই তা গ্রামীণ ফোনের তেতালি কটা এমবি ভরে দিই ও ও আবার আলাদা এমবি শোনো তোমাদের পরিমণি তোমাদের মিথিলা তোমাদের কারিনা কাপুর ঐশ্বরিয়া রায় তোমাদের আরো যেসব আছে বাহাত্তারা হ্যাঁ জয়া আসান ফাসান মাসান হ্যাঁ এগের নিয়ে তোমাকে নিউজ করতে গেলে তোমাদের ক্যামেরার ফিতে ফুরোয় না আর তোমাদের একটা মুসলমান পাহাড়ি অঞ্চলে তার বিরাস ফায়ার করে মেরে ফেলাইছে এখানে তোমাকে টিপিতে কোনো সংবাদ নেই হ্যাঁ তোমরা পরিমণির জন্য রাত তিনটের সময় যাইয়ে ক্যামেরা ধরে বসে থাকতে পারো আর একটা মুসলমান তার হত্যা করিছে এ নিয়ে তোমাকে নিউজ নেই হ্যাঁ এই তোমাকে এই বৈষম্য কেন আরে পরিবহনী নিউজ করতে পারলে তোমরা তার হত্যা চেষ্টা করিয়েছে আর ধর্ষণ চেষ্টা করিয়েছে অথচ একজন মানুষই হত্যা করি ফেলাইলো তার পৃথিবীতে বিদায় করি দিলে সে একজন নব মুসলমান মুসলমান হওয়ার কারণে তার কি কোনো অধিকার নেই তার বেশি থাকার কোনো অধিকার নেই হ্যাঁ শুনলাম সে দাওয়াত দিয়ে তিরিশটা ফ্যামিলির নাকি ইসলামের ছায়াতলে দাখিল করেছে আরে ওই পাহাড়ি অঞ্চলে তো খ্রিস্টানরা দাওয়াত দিচ্ছে অন্য অন্য ধর্মের বৌদ্ধ ধর্মের আরো ধর্মের দাওয়াত দিচ্ছে কোনো সমস্যা নেই জাগের ধর্মে তারা দাওয়াত দেবে দিয়ে দিন প্রচার করবে তাগের দিন তারা প্রচার করবে ইসলাম দিন ও ইসলামের লোক প্রচার করবে হ্যাঁ এর জন্য গুলি করে বাড়তি হবে <laughs> গো আর তোমাকে টিভিতে এ নিয়ে তেমন কোনো খবর নেই অথচ যদি এই তোমাদের এই গ্রুপের বেহায়া নির্লজ্জ গ্রুপের কেউ হয়তো তা নিউজ করে একেবারে ফাতা ফাতা করে ফেলাইতে হুম তোমাদের তোমাদের শোনো এটা মুসলমান এইভাবে মরে গেল গুলি খেয়ে হ্যাঁ, ওই লোকটা যদি মুসলমান না হইতো হ্যাঁ তাহলে তোমাদের মানবাধিকার জাগ্রত হইতো তোমাকে চেতনায় আঘাত লেগত কিন্তু লোকটা মুসলমান হ্যাঁ সে নিজে তো মুসলমান হয়েছে নিজের জাগার পরে মসজিদ করিয়েছে তিরিশটা পরিবারের ইসলামের মধ্যে দাখিল করিয়েছে আর এই মানুষটাকে যখন নির্বিচারে হত্যা করিয়েছে এখন তো আগের ক্যামেরার ভিতে কেটে গেছে তো আগের কলমে কালি নেই লিখার মতো একটু আগের মেমোরির এমবি ফুরে গেছে তার পক্ষে ইউজ করার মতো কেউ নেই এই বৈষম্য কেন কেন এই বৈষম্য কিসের জন্য এই দেশে যারা পতিতা তাকে নিয়ে মিডিয়া পড়ে থাকে আর যারা আল্লাহর পথে আছে আল্লাহর অলি আল্লাহর দিনের কাজ করে হ্যাঁ তাদের পক্ষে কথা বলার কোনো মতো কোনো মিডিয়া নেই